السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أقمدا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে সেই নবী সাল্লাল্লাহু পরে পঠিত সর্বশ্রেষ্ঠ দূরত পড়ছি সেই দূরত আপনারা কি নামে ছিলেন যদিও হাদিসের কোন গ্রন্থে সরাসরি এটাকে দরুদে ইব্রাহিম বলা হয়নি মহাদিসগণ এটার নামকরণ করেছে দরুদ ইব্রাহিম তাফসিরে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 আমি তার শুক্রিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর উপর খুব রাগ করছেন মনে হয় আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেন আল্লাহ খুশি করতে না বেজার হন হাদিসে কুচ্ছি খাতিব বাগদাদি আশরাফু আসহাবিল হাদিস এর 7 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটি উল্লেখ করেছেন আল্লাহ বলেন অবিজানানি অকুদরতি অকুলবি وارتفاع مكاني وبجلالي وقدرتي وغلوبي وارتفاع مكاني আল্লাহর জালালিয়াতের কসম আল্লাহর কুদরতের কসম আল্লাহর ইজ্জতের কসম তোমরা যখন আল্লাহর প্রশংসা শুরু করে দাও আল্লাহ বলেন আমার যে বান্দারা আমি আল্লাহর প্রশংসা শুরু করে দেয় আমি আমার ফেরেস্তাদেরকে বলি আমার যেই বান্দা আমার প্রশংসা করেছে আমি আল্লাহ আমার জালাল ইজ্জত কুদ্রতের কসম করে বলি আমি আল্লাহ ওই গুলামদেরকে ক্ষমা করে দে এই জন্য আল্লাহ যত বড় তার প্রশংসা তত বড় ঠিক কিনা বলেন একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله عدد خلقه ورضا نفسه وزنة عرشه لك الحمد بالقرآن আল্লাহর প্রশংসা করলে আপনারা খুশি না বেজার আমরা বললাম আল্লাহ তোমার প্রশংসা করলে তুমি কেমন খুশি হও আল্লাহ বললেন বললাম শোনো فاذكروني أذكركم واشكروني ولا تكفرون আল্লাহ বললেন যখন তোমরা আমি আল্লাহর প্রশংসা করেছো আমি আল্লাহ তোমাদের প্রশংসা করেছি তোমরা যখন আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি মনে হয় কথাটা বুঝেন নাই তাহলে আল্লাহর গুরু কীর্তন করার সময় ইমানের স্পেশাল পাওয়ার বাড়বে না কমবে তাহলে সুবহান আল্লাহ বললে কি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা আছে তাকে জোরে আওয়াজ দিয়ে বলে সুবহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে আমরা শুনবো তো কে কে শুনবো আমরা দুহাত আল্লাহকে তুলে দেখাই আল্লাহ আমাদের কবুল করুন হাত নামা সবাই হাত যারা তুলছেন তারা মোমেন না মোনাফিক যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় ছোটখাটো মোনাফিক নাকি আবার আল্লাহ বললেন শোনো কোরআন কারিম সুরাতুল বাকারা দুই নাম্বার সুরা দুশো ছিয়াশি নম্বর আয়াত সামে আনা وأطعنا غفرانك ربنا وإليك المسير আল্লাহ বললেন শুনলা আর মানলা আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলাম এই জন্য শুনলে মানতে হয় উত্তর চাইলে উত্তর জবাব দিতে হয় যতক্ষণ পর্যন্ত দুই হাত আপনারা তুলেছেন কোন পীরের দরবারে তুলেন নেই কোন মন্ত্রীর দরবারে তুলেন নেই আমরা আল্লাহর কোরআনুল কারিমের একটি ইসলামী মাহফিলে তুলেছি আল্লাহ তাআলা কোরআনুল কারিম সূরা ইয়াসিন 30 নম্বর আয়াতের পরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون কেয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবে হাতগুলা কথা বলবে আল্লাহ তোমার কিছু গোলাম কোরআনের মাহফিলে বসেছিল আল্লাহ তুমি এই গোলামদেরকে ক্ষমা করে দাও এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে পিছনের দরজা দিয়ে যে ভাগবে আল্লাহ তালা সুরা কাফের আঠারো নম্বর আয়াতে বলেন মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ বললেন একজন ইমানদার তার মুখ থেকে যেই কথা বের করে নেয় একজন ইমানদার তার জবান থেকে যেই কথা বলে আল্লাহ সাথে সাথে রেকর্ড করে নেন বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তারকিব ও তারহিবের 1275 নম্বর বর্ণনায় বিশ্বনবী বলেন ও আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت উবাইদা ইবনু সামিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে ব্যক্তি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে ফালিয়াকুল খায়রান সেজন্য মুখ দিয়ে ভালো কথা বলে ভালো আপনি বলতে পারলেন না আউলিয়াসমত আপনি চুপ রইলেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি খারাপ বলে নাই ভালো বলে নাই চুপ রয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তার গুণাকে মাফ করে দিয়েছেন বলবেন না আল্লাহকে তো নাকি যারা ওয়াদা দিয়ে ওয়াদা করেছেন তারা যাবে বলেন ওয়াদা করেছেন আপনাদের দেশে ওয়াদা করে যদি কেউ ভেঙে ফেলে তাকে কি বলে জুড়ে বলেন আর আল্লাহ বলেন সব থেকে সবথেকে নিচে সবথেকে নিচু জায়গায় কারা থাকবে তাহলে আপনারা সবাই মুসলিম তাই না তাহলে আলোচনা শুরু করা যাক সকালে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الأثقى لا انفصام لها والله سميع عليم আমি আপনাদের সামনে এই ছেলেরা কথা বন্ধ করতে হবে কোরআন পড়ার সময় হৈহুল্লোর করা এগুলো কাফেরদের আলামত ওয়াকিদা উরি আল কোরআন যখন কোরআন পাঠ করা হবে আংসিতু আংসিতু মাহানা নাহাও আনিল কালাম কথা বন্ধ করতে হবে কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক কিনা নড়াচড়া করা কথাবার্তা বলা এগুলো কোরআনের সাথে এহান চরম আকারের বেয়াতুবি ঠিক কিনা বলেন যে আয়াত পাঠ করছিলাম আয়াতটি সরল তর্জমা ফামাইয়া ফুরবি তবুত যারা অস্বীকার করলো তাগুতকে ওয়াইউমিন বিল্লাহ অতঃপর ঈমান আনলো আল্লাহর উপরে তাদের উদাহরণ হলো তারা ধারণ করলো শক্ত একটি হাতল মজবুত ধরনী উরুয়া বলা হয় শক্ত হাতলকে মজবুত ধরনীকে তাহলে বুঝে যাচ্ছে ইমানের ক্ষেত্রে আগে বর্জন পরে অর্জন আগে কি বর্জন করতে হবে তগুদ বর্জন করতে হবে তারপরে কি অর্জন করতে হবে ইমান অর্জন করতে হবে প্রথম প্রশ্ন হলো তগুদ তাহলে কাকে বলে তগুদের বাংলা অর্থ হলো এক হলো তগুদ মানে হলো শয়তন দ্বিতীয় হলো তগুদ মানে হলো আল্লাহ বিদ্রোহী তৃতীয় হলো তগুদ মানে হলো কল্লু মাহবুদিন মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া যার আনুগত্য করা হয় আল্লাহ ছাড়া যার গোলামি করা হয় আল্লাহ ছাড়া যার বিধিবিধান ফয়সালা মেনে নেওয়া হয় তার নাম কি তগত অর্থাৎ যে নিজেও আল্লাহর বিধিবিধান মানে না অন্যজনকে মানতে দেয় না তার নাম কি তগুত এখন আগে আল্লাহর প্রতি ইমান আনবেন না তগুতকে বর্জন করবেন আগে আল্লাহর প্রতি ইমান আনবেন না তাগুত ত্যাগ করবেন আগে আল্লাহর প্রতি ইমান আন- আনবেন না আগে তগুতকে কি করবেন ত্যাগ করবেন এর দলিল রয়েছে সূরাতুন নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ বললেন ألم تر إلى الذين يزعمون أنهم بما أنزل إليك وما أنزل من قبلك আল্লাহ তাআলা বললেন ও বিশ্বনবী দুনিয়ায় আপনি এমন কিছু মানুষদেরকে পাবেন যারা মুখ দিয়ে স্বীকার করে আমরা আল্লাহ এবং তার নবীর উপর ইমান এনেছি মসজিদের মিম্বারে বসে ঘোষণা দেয় জুব্বা পরে ঘোষণা দেয় পাগড়ি পরে ঘোষণা দেয় টুপি পরে ঘোষণা দেয় হজ করে ঘোষণা দেয় আমরা আল্লাহ এবং নবীর প্রতি মানে নেছি একটু পরেই আবার তারা আল্লাহ বিদ্রোহী শক্তির ফয়সালা মানে মুক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মুক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবার মাজারের মধ্যে যে শ্রদ্ধা করে মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আবার আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয় এই লোকগুলা মুখ দিয়ে যত কিছু দাবি করুক না কেন আল্লাহ বললেন এই লোকগুলা বিচার ফাইসালা মানে তগতের জোরে বলেন ঠিক কিনা বেঠে আমরা মুসলমান আমরা শুধু এক আল্লাহর আনুগত্য করব তাকুদের গোলামি কোনোদিন করব না আল্লাহ সূরাতুল জুমার 17 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা জাতানাবু তাগুর আইয়া'বুদুহা ওয়া আনাবু লাহুমুল বুশরা ও বিশ্বনবী মানুষদেরকে জানায় দাও যারা তাগুতকে বর্জন করে আল্লাহর প্রতি ইমান আনায়ন করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দেন একটু জোরে বলেন না সুবহান আল্লাহ আমি এই কথা বিশ্বাস রাখতে পারি এখানকার নব্বই পার্সেন্ট নয় নিরানব্বই পার্সেন্ট ব্যক্তি বুঝে নেই তাগুত আবার কাকে বলে তাগুত বলা হয় যে ব্যক্তি আল্লাহর বিধানকে মানতে চায় না মানতে দেয় না মানতে অস্বীকার করে এমন ব্যক্তি পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে এমন ব্যক্তিদেরকে আরবিতে বলা হয় তগত আরবিতে কি বলা হয় তগদের উদাহরণ কোরআনে আছে না নাই আল্লাহ তালা মুসাকে বললেন যাও اذهب إلى فرعون إنه طغى ও মুসা তুমি ফেরাউনের কাছে যাও ফেরাউন তবুত হয়ে গেছে ফেরাউন তাহলে কি তবত তবত মানে আল্লাহ বিদ্রোহী শয়তানি শক্তি তাহলে ফেরাউনকে আল্লাহ কি বলে ঘোষণা দিয়েছেন তাগুত বলে ঘোষণা দিয়েছেন ঠিক না ঠিক ফেরাউনকে প্রশ্ন করা হলো তাফসিরে ইবনে কাসির খণ্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার একচল্লিশ লেবাননের ভৈরুতের সব আরবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করেছেন ফেরাউনকে বলা হলো মান খলাকাল জিবালা পাহাড়গুলোকে সৃষ্টি করেছে ফেরাউন বলল কলু আল্লাহ পাহাড়গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন মান খলাকাল আরবা জমিনকে সৃষ্টি করেছেন মান খলাকাল সাজারা গাছগুলাকে কে সৃষ্টি করেছেন মান্নাজ্জালা আসবাও আকাশ থেকে কে বৃষ্টি নাজিল করেন ফেরাউন বলল পাহাড় বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ আর আকাশ থেকে বৃষ্টি নাজিল যিনি করেন তিনি আমার আল্লাহ আল্লাহ খাওয়ায় ফেরাউনের আকিদা ঠিক আছে আল্লাহ বৃষ্টি দেয় ফেরাউনের আকিদা ঠিক আছে আল্লাহ তালা গাছ তৈরি করেন পাহাড় সৃষ্টি করেন ফেরাউনের আকিদা ঠিক আছে ফেরাউনের আকিদা একটা জায়গায় ঠিক নাই ফেরাউন বলল আনা মালিকুম মিসাল আমার আমি মিশরের অধিপতি মিশরের বাচ্চা এই জন্য আল্লাহ তারা বললেন ও মুসা ফেরাউন নিজেকে আল্লাহর কর্তৃত্বে আল্লাহর একত্রবাদে আল্লাহর ইমানতের সাথে শিরিক করেছে তুমি মুসা ফেরাউনকে দমন করো এবার ফেরাউন আর মুসার লড়াই আসে না নাই জুড়ে বলেন আদম নবী থেকে শুরু করে শয়তানের সাথে দ্বন্দ্ব ছিল একটি জিনিসের সেই দ্বন্দ্বর জিনিসের নাম ছিল মূর্তি ইব্রাহিম নবীর সাথে দ্বন্দ্ব ছিল তার কাফেরদের সাথে একটি জিনিস তার নাম ছিল নমরুদের সাথে মূর্তি ফেরাউনের সাথে মুসার যেই দ্বন্দ্ব ছিল তার নাম ছিল মূর্তি নুকুর সাথে তার এলাকার লোকদের যেই দ্বন্দ্ব ছিল তার নাম ছিল মূর্তি সালে আলাহ সাল্লামের সাথে সামুদ জাতির যে দ্বন্দ্ব ছিল তার নাম ছিল মূর্তি আল্লাহর নবীর সাথে হিসাবে কাফেরদের আন্দোলন ছিল মূর্তির বিরুদ্ধে আমরা মুসলমান আমাদের রত্ন থাকা পর্যন্ত আমাদের আন্দোলন হবে মূর্তির বিরুদ্ধে জুড়ে বলেন ঠিক কিনা স্বপ্নবিদের আন্দোলন ছিল কিসের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে আমাদের আন্দোলন কার বিরুদ্ধে যারা মূর্তি পূজা করে তারা ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবে এমনকি হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে মূর্তি পূজা নাই হিন্দু ধর্মের শ্লোক শ্রীমৎ ভগবত গীতা শ্লোক নাম্বার আঠাইশ উল্লেখ কাছে না তস্তে প্রতিমা আস্তি ভগবান তার কোনো ছবি মূর্তি নাই এক এবং অদ্বৈতম আল্লাহ আল্লাহ করণ ঋগ্বেদ এর উল্লেখ করা আছে তিনি মরুভূমিতে জন্মগ্রহণ করবেন তিনি নিজের পরিচয় দেবেন আমি আল্লাহর গোলাম আল্লাহ করম মোহাম্মদ সরম জল জলসৈচব্য মনসাহরম আমি এক আল্লাহকে সাজদা করি আমি আল্লাহর সাথে কোনো শিরিক করি না ভাই সব এটা আমার কোরআনে উল্লেখ নাই এই মোহাম্মদের কথাটি উল্লেখ করেছে হিন্দুদের শ্রীমত শ্রীমত ভগবত গীতাতে একবার এবং ঋগ্বেদ চতুর্বেদ এরকম প্রায় বেদের মধ্যে আঠারোটা চণ্ডীর মধ্যে দুইশো তেত্রিশ জায়গায় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ তাহিদের কথা উল্লেখ আছে একটু জুড়ে বলে তাহলে আমরা কার বাতিলদের অনুসরণ করে চলবো এজন্য যুগে যুগে একটি শক্তি আমাদের ইমান আমার আলোচ্য বিষয় ছিল যে আমাদের ইমান নষ্টের মূল কারণগুলোকে ইমান নষ্টের মূল কারণ হলো তাগুদের গুলামি করা কার গুলামি করা ইউসুফ নবী নাম শুনছেন কি নবী নাম বলেছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দলিল দিচ্ছি তাফসিরে আল জামিউল আহকামিল কোরআন তাফসিরে কুতুবি লেবাননের ভৈরুতের আরবি পঞ্চম নাম্বার বলিয়ম একশত সাতান্ন নাম্বার পৃষ্ঠা বারো থেকে ষোলো নাম্বার লাইন পর্যন্ত ঘটনাটি এই হাদিসটি উল্লেখ রয়েছে বিশিষ্ট মুফাসের আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই আসালেহ আল উসাইমিন উস্তাদ তাফসির সাদির ঘটনাটি তিনি এনেছেন বিশুদ্ধ সরদের সূত্রে ইউসুফ আলী সাল্লাম যখন জুলাইখা তাকে ব্যবিচার করার জন্য বন্দি করলেন কোরআনে উল্লেখ নেই কথা আল্লাহ তাআলা বললেন সূরা ইউসুফের 30 নম্বর আয়াত قد شفع حبا قد شفع حبا ইউসুফ নবীর যৌবনের প্রতি ইউসুফ নবীর সৌন্দর্যের প্রতি জুলাইখা প্রেমাসক্ত হয়ে গেল একটা ঘরে নির্জন জায়গায় ইউসুফ নবীকে জুলাইখা পেল জুলাইখা মনে মনে চিন্তা করলো আমি ইউসুফ নবীর সাথে সময় পেয়েছি সময় কাটাবো ইউসুফ নবী দেখলেন আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই আল্লাহ তালা কোরআনে জানিয়ে দেন সুরা মোহাম্মদের আপনি তেইশ নম্বর আয়াতের পরে আপনি পাবেন আল্লাহ বললেন ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم আল্লাহ বললেন অবিশ্বনবী মানুষদেরকে জানিয়ে দাও আমি মুমিনদের আল্লাহ কাফেরদের কোনো মাওলা নাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যখন জুলাইখা বিচার করার প্রস্তাব দিল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই আমাকে সাহায্য করার মতন কেউ নাই তুমি আমার মুনিব তুমি আমার মাওলা জুলাইখা যখন মনে মনে চিন্তা করলো আমি ইউসুফকে আজকে বাগে পেয়েছি বাটে পেয়েছি আমার তত্ত্বাবধানে পেয়েছি আমি আমার মনস্কামনা পূর্ণ করব। জুলাইখা আমন মূর্তির পূজা করত আমন মূর্তির পূজা করার সময় জুলাইখা তার মূর্তিগুলাকে ঠেকে নিল ইউসুফ বললেন অ জুলাইখা ঘরবন্দি করে রেখেছ এই মূর্তিগুলার চোখ তুমি দেখেছো কেন জুলাইখা বলল আমি তো আমার রবের সামনে আমি আমার মূর্তির সামনে আমি তাকে রব হিসেবে গ্রহণ করেছি আমি আমার মূর্তির চোখগুলো ঢেকে দিয়েছি ইউসুফ সাল্লাম বললেন আমার আমি এমন রবের ইবাদত করি তুমি তোমার রবকে মূর্তিকে চোখ ঢেকে ফেলেছ কিন্তু আমার রবের চোখ তো ঢেকে ফেলা যায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার 115 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বললেন পূর্ব থেকে পশ্চিমে যেদিকেই তোমার মুখ ফিরাও না কেন সীমালে তুমি মুখ ফিরাও না কেন জুনুবে তুমি মুখ ফিরাও না কেন মাসরিকে তুমি মুখ ফিরাও না কেন মাকরিবে তোমার মুখ ফিরাও না কেন সেই দিকে আমি আল্লাহর চেহারা আছে নাই কার চেহারা আছে জুড়ে বলেন কার চেহারা আছে ইউসুফ সাল্লাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমাকে তুমি জুলাইকার হাত থেকে রক্ষা করো তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই কোনো মোমেন আল্লাহর নবী কিংবা বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাকে সাহায্য করেন কি করেন না জুড়ে বলে আল্লাহ ওয়াদা দেন সুরাতুল আরাফে একশো চার নাম্বার আয়াত আল্লাহ বললেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা তাকাও إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون আল্লাহ বললেন যখনই মানুষ শয়তানের খপ্পরে পড়ে কোনো বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে শয়তানের ধোকায় পড়ে শয়তানের আক্রমণে পড়ে মানুষ যখন আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহ তাকে হেদায়ত দেওয়ার জন্য দুইটা চোখকে খুলে দেন ইউসুফ নবী আল্লাহকে ডাকলেন আল্লাহর নবী ইউসুফকে রক্ষা করার জন্য জিব্রাইলকে বললেন যাও জিব্রাইলের শরীরে যতগুলো পাখা আছে এক মুহূর্তের মধ্যে এক ছটকা দিয়ে ইউসুফ নবীর সামনে এসে পড়েছে ইউসুফ নবীকে আটটা দরজা খুলে একটা দিয়ে ফের করে ফেলেছে আল্লাহ বলেন ও ইউসুফ ওই বিপদের দিন আমি আল্লাহ যদি তোমাকে সাহায্য না করতাম তুমি কোনো সাহায্যকারী পেতে না কারণ আমি আল্লাহ মুমিনদের বিপদের সময় আমি আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই জোরে জোরে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এজন্য মোমেনদের সাহায্যকারী কে যে মোমেনদের সাহায্যকারী কে আপনাদের ক্ষমতা আছে আপনাদের শক্তি আছে আপনাদের সামর্থ্য আছে আমাদের কোনো কিছুই নাই আমাদের কাছে আল্লাহর সাহায্য আছে কথা বুঝতে পারছেন কিনা আমরা কোনো এই সমস্যার দিকে লক্ষ্য করে বলছি পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই মহান আল্লাহর তৌহিদকে বিনষ্ট করা কথা বুঝতে পেরেছেন কিনা এজন্য আমাদের সব থেকে বড় প্রশিক্ষণ নিতে হবে তগতকে বর্জন করলেন কার প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনলে সুয়াব আসে না নেই বোখারিতে তিনটি হাদিস পরপর কয়টি হাদিস কিছু লোককে দেখছি উঠে দৌড় মারছে ধরে ফেলবেন ধরে বসিয়ে ফেলবেন এরা আন্তর্জাতিক মানের দশ গ্রাম বাটখারা সাইজের বেয়াদব কথা বুঝতে পারছেন কিনা এরা আন্তর্জাতিক মানের দশ গ্রাম বাটখারা সাইজের বেয়াদব এরা এদেরকে ধরে বসিয়ে ফেলুন কারণ আমি কিচ্ছা বলতেছি কোরআনের আয়াত হাদিসের দলিল হাদিসের সরা কোরআনের তাফসির উসুল কাওয়ায়েত এবং কোরআনের সহি বিশুদ্ধ তাফসির যেটাকে বলে সেখান থেকে দালায়াল পেশ করছি একটি শব্দ কোনো মায়ের ব্যথা ধরিয়ে দিলে আমি অবাক করবো কোনো মায়ের ব্যথা সাহা করছে কোরআন হাদিস বললে সেখান থেকে উঠে যাওয়ার যদি উঠে যায় বুঝবেন এই লোকের সমস্যা আছে এই লোক ব্যথা এই লোকের চারপাশে মাথায় শয়তান প্রস্তাব করে দিয়েছে শয়তানের সাথে বসবাস ঠিক কিনা ঠিক এই কথাটা আমি বলি বলেছেন আল্লাহ সুরা জুখরুফ এই কোরআনের ছত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন ومن يعش عن ذكري فهو له قرين যে ব্যক্তির অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় আল্লাহ তার সাথে করিন নামের শয়তান যুক্ত করে দেন কি নামের শয়তান যেগুলো উঠে যায় এগুলো শয়তান এমনি এমনি করে গুতায় এগুলো এমনি এমনি করে গুতায় এজন্য বের হয়ে যাচ্ছে কারণ কোরআন শুনলে তো হৃদ- মুসলিমদের হৃদয়ে ভরে ভরে যাবে ঠিক না তাহলে ইমান সম্পর্কে মুসলিম শরীফে তিনটা হাদিস আছে কয়টা হাদিস আর তিরিশ উনচল্লিশ চল্লিশ রসুল সাল্লাহ সাল্লাম বলেন وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا إله إلا الله دخل الجنة আল্লাহর কোন গোলাম যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে নিয়ে দেবেন আসতে বলেন শুধু মুখ দিয়ে বলার কথা বলা হয় নাই লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করতে হবে কিসের উপর মৃত্যু কালেমার উপর মৃত্যুবরণ করতে হবে কিসের উপর মৃত্যুবরণ করতে হবে কালেমার উপরে আল্লাহর নবী বলছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতি কালেমা আবার দুই প্রকার একটা হলো পাক কালেমা আরেকটা হলো না পাক কালেমা একটা হলো কি কালেমা পাক কালেমা আরেকটা কি ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها تؤتي وكلها সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন পাক কালেমার উদাহরণ হলো এমন একটা গাছের মতন যে গাছের শাখাগুলা চারদিকে ছড়িয়ে পড়েছে যার শিক্ষাটা সব দিকে ছড়িয়ে পড়েছে এই জন্য আল্লাহর পাক কালেমা যে পড়বে আল্লাহ তাকে উন্নত করবেন হাদিসের কিরদাসুল বুখারী শরীফের বর্ণনায় হাদিস নাম্বার পঁচিশশো পঁয়ত্রিশ নাম্বার একজন ব্যক্তির গুনার খাতা নিরানব্বইটা আর মেকের খাতা একটা এবার ওই ব্যক্তি চিন্তা করলো আল্লাহ আমার নিরানব্বইটা গুনার খাতা একটি খাতা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না আল্লাহ বললেন মুমিনদেরকে ওয়ান দিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না এবার ওই বান্দার একটি খাতা একটি কাগজকে আল্লাহ ও ওজন করলেন ওই একটি কাগজের ওজন তার নিরানব্বইটা খাতার চাইতে ভারী হয়ে গেল এবার লোকটা বলল আল্লাহ বুঝতে পারলাম না আমি এত গুণা করেছি নিরানব্বইটা গুণার খাতা কিন্তু একটা মাত্র কাগজ কারণ কারণ কি আমাকে কেন জান্নাতে দেওয়া হলো এবার আল্লাহ বলেন ওরে বান্দান তুমি যে আমল করেছো তুমি যে আকিদা এনেছো তুমি যে কালেমা এনেছো তোমার কালেমার সাথে সেরে কুফর মুনাফিকে বিদাতকে মিশ্রিত করো নাই তোমার কালেমা ছিল পাক কালেমা বিশুদ্ধ কালেমা শুধুমাত্র তাওহিদের বরকতে আমি তোমার গুণাগুলা ক্ষমা করে দিয়া আমি এই কালেমার বরকতে তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকায়া দিলাম বিশুদ্ধ কালেমা কি কালেমা শিরিক মুক্ত বেদাত মুক্ত কুফর মুক্ত নিফাকি মুক্ত মাদার মুক্ত তাবিজ মুক্ত উচ্চকবর মুক্ত মানুষের সামনে দাঁড়া শ্রদ্ধা করা মুক্ত আগুনের সামনে দাঁড়া শ্রদ্ধা করা মুক্ত মূর্তি মুক্ত ভাস্কর্য মুক্ত প্রতিমা মুক্ত সব কিছু থেকে মুক্ত এক আল্লাহর প্রতি ইমান বিশুদ্ধ ইমান যার কলপকে তুমি ইমান দিয়ে দাঁড়িয়ে রেখেছ এমন কালেমা যদি তুমি নিয়ে আসতে পারো আমি আল্লাহ শুধু কালেমার বরকতেই তোমাকে জান্নাত দান করে দেবো বাড়িতে যে বউর কাছে বললেন সুবাহান আল্লাহ কি তাও লজ্জা হলো না কথা মনে বুঝেন না সুবহান আল্লাহ বললো সমস্যা আছে সুবহান আল্লাহ কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলার তো সুযোগ এতদিন ছিল না করোনার কারণে সব আলাদা হয়ে ছিল মহান আল্লাহ আবার এই কোরআনের মাহফিলে বরকত এখানে একত্রিত করেছেন তাহলে বিশুদ্ধ ইমান আমরা কোরআন শিখবো আগে না ইমান শিখবো কথা বলে না কেন আমার কথা কি আপনারা বুঝতেছেন না যদি না বুঝলেন ইংরেজিতে বলবো তো না বুঝলে আরবিতে বক্তব্য শুরু করব। আমি দুই ঘন্টা আরবি বলবো একটা লোকমা হবে না ইনশাল্লাহ কিন্তু আমি ইংরেজি বলবো লোকমা হবে না কি ইংরেজিতে বলবো আরবিতে বলবো না বাংলায় বলবো তাহলে আমি কি বাংলায় বলতেছি কথা না ইংরেজিতে তাহলে আপনাদের হ্যানা নাই কেন নাকি নাটি পেটা করতে হবে হ্যাঁ না বলার জন্য কথা বুঝতে পারছেন কিনা এবার আমি বলি আপনাদেরকে আবার কান খাড়া করে শুনেন আমরা কোরআন শিখবো আগে না ইমান শিখবো দলিল কি প্রত্যেকটা কথা দলিল দরকার আছে না নাই আর তাকলিদু কবুলুল কওলি গায়রা বিলা দলিল দলিলবিহীন কথার নাম হলো অন্ধ পূজা দলিলবিহীন কোনো কথা বলা যাবে না এবার আপনি বলেন আমরা ইমান শিখব নাকি কোরআন শিখব আগে সহি ইবনু হিব্বান আসার নাম্বার পঁচিশশো পঁচাত্তর নাম্বার সাহাবিগণ বলতেন সাহাবি বলা হয় নবীদের সঙ্গে যারা ছিলেন জীবনে একবার হলেও ইমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন সচক্ষে তাদের কি বলা হয় সাহাবিগণ বলতেন তা ইমানি আমরা আগে ইমান শিখেছি তারপর শিখেছি কোরআন আগে কি শিখেছি আল্লাহ সুরা হামিম সাজদা সুরা ফুসিলাত তিরিশ নাম্বার আয়াতের আগে পঁচিশ নাম্বার থেকে বলেন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা আল্লাহকে বলেছে ও আমার আল্লাহ তুমি আমাদের আল্লাহ আর ধীরতার সাথে রয়েছে ইমান হলো এমন একটা জিনিস আল্লাহর নবী পূর্বে মুসলমানদের ইমান এত দুর্বল হয়ে যাবে সকালবেলায় ইমানদার আর সন্ধ্যাবেলায় টাটকা সকালবেলা ইমানদার সন্ধ্যা সময় কি আল্লাহ ইউসুফের ভিতরে বলেন يؤمن أكثرهم بالله إلا وهم مشركون দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে কিন্তু তারা তাদের বিশ্বাসকে শিরিক দ্বারা মিশ্রিত করে এমন এক লোক আপনাদের এলাকায় থাকতেও পারে আবার নাও পারে ইমান এনেছে আবার তাবিজের ব্যবসা করে ইমান এনেছে আনাকুম বানাকুম তেনাকুম ইয়া বুদুয়া উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন লেখে রানের মধ্যে তাবিজ বেঁধেছে গলার মধ্যে তাবিজ বেঁধেছে আমি বলি ওরে ইমান চুনের গলার ইমান চোর কোরআন হাদিস কোনোদিন পড়ো নাই কোরআন হাদিস পড়লে জীবনে কোনোদিন মানুষের শিরকের সাপ্লাই করতে পারত না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আচ্ছা, দেখেন ইমান আছে মুক্তি দাবি করতেছে কি ইমানদার কিন্তু কথায় কথায় কি করতেছে শিরেক শিরক হলো তার ধর্মের নাম এই জন্য সাহাবিগণকে আল্লাহ নবী তা আল্লাহ ইমান আগে কি শিখেছেন তারপর কি শিখিয়েছেন কোরআন মুসলিম সহি মুসলিম এটার নাম কি বুঝেন মুসলিম কি হাদিস মাসাল্লাহ শুক্রান অনেক বেশি পরিমাণে ধন্যবাদ তারে সহি মুসলিম কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ প্রসিদ্ধ কিতাব কোনটি বোখারি তারপর কি মুসলিম ইমাম নববী মুসলিম শরীফের সরার খণ্ড নাম্বার এক মোকদ্দমা নাম্বার চারে লিখেছেন বাবু নাহফিল আনি রেওয়ায়তি আনি দুআফাই ইমাম মুসলিম কোন দুর্বল রাবিদের থেকে একটি হাদিস মুসলিম শরীফে ঢুকাননি যা হাদিস বর্ণনা করে তো সবগুলো কি সহি সহি সহি হো জিদ্দান অনেক বেশি পরিমাণে সহি সহি মুসলিম কোন কিতাবের নাম বলেছে এক নাম্বার হাদিস কয় নাম্বার হাদিস ইমান শিখানোর জন্য জিব্রাইলকে আল্লাহ পাঠালেন জিব্রাইল কি জিনিসটার নাম কি জিব্রাইল কি ফেরেস্তা ফেরেস্তাদের কি সর্দার লিডার ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين সুরে তাকফিরের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন নিঃসন্দেহে তিনি সম্মানিত বাণী বাহক ওহি তিনি নিয়ে আসতেন নবীদের কাছে আর তিনি আল্লাহর আরশের কাছে অত্যন্ত বিশ্বাস বিশ্বাসভাজন একজন ফেরেস্তা তিনি জিব্রাইল আলহিসাল্লাম রাসুল সাল্লাহ মসজিদে নবমীতে বসে আছেন জিব্রাইল সাদা কাপড় পরে এসেছেন কি কাপড় এদিকে কথা হচ্ছে কি কাপড় কথা বুঝতে হবে কি কাপড় অমর ইবুল খাদ্দাব দাঁড়িয়েছেন জিব্রাই বললেন মান মোহাম্মদ মান মোহাম্মদ তোমাদের ভিতর মোহাম্মদ কোন ব্যক্তি তোমাদের ভিতরে মোহাম্মদ কোন ব্যক্তি তোমাদের ভিতরে মোহাম্মদ কোন ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বললেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই যে সাহাবীদেরকে নিয়ে মজলিস করছে উনি হলেন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিব্রাইল যে আল্লাহর নবীর নিকটে বসলেন আল্লাহর নবীর এক বর্ণা এসেছে হাত তার উরুর মধ্যে রাখলেন আরেক বর্ণা এসেছে জিব্রাহিল আলাইহিসাল্লাম আল্লাহর নবীর সাথে তার উরুটা মিলিয়ে বসলেন আরেক বর্ণা এসেছে জিব্রাইল আল্লাহর নবীর নিকটবর্তী বসলেন এবার জিব্রাইল বললেন ইয়া মোহাম্মদ আকফিরিনি আনিল ইমান আকফিরিনি আনিল ইসলাম আকফিরিনি আনিল ইহসান ও মোহাম্মদ বলো ইমান কি আল ইমান তাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান হলো এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা বলার পরে ইসলামের সংজ্ঞা দেওয়ার পরে ইহসানের সংজ্ঞা দেওয়ার পরে আল্লাহর নবীর কথার উপরে জিব্রাইল বললেন হা মোহাম্মদ আপনি ঠিক বলেছেন ওমর বললেন বুঝলাম না আল্লাহর নবী এই লোকটা অজ্ঞের মতন প্রশ্ন করে আবার বিজ্ঞের মতন জবাব দেয় আমি বুঝলাম না লোকটা কি জিনিস এবার আল্লাহ নবী বলছেন আমার ইনি কোন সাধারণ মানুষ নন তিনি হলেন জিব্রাইল আলাইসাল্লাম তোমার নবীর কলপটাকে ইমান দিয়ে পরিপূর্ণ করার জন্য তোমার নবীর কলপটাকে ইসলাম দিয়ে পরিপূর্ণ করার জন্য তোমার নবীর কলপটাকে ইহসান দিয়ে পরিপূর্ণ করার জন্য আমার আল্লাহ জিব্রাইলকে মসজিদ নবীর ভিতর তিনি পাঠিয়ে দিয়েছেন কোন কিতাবের হাদিস কয় নাম্বার হাদিস মুসলিম আউ্বাল খন্ড নাম্বার এক হাদিস নাম্বার এক হাদিসে জিব্রিল বা হাদিসে এহসান মানে বিশুদ্ধ হাদিসটা তাহলে কি শিখতে হবে ইমান শিখতে হবে ইমানের দাম বেশি না কম রসদাল্লাহ বলেছেন যে কেয়ামতের পূর্বে ইমান এত নিতে যাবে ইয়াসবিহু মুমিনান ইউমসি কাফিরান সকালবেলা ইমানদার বিকালবেলা কি বাইহাকি এবং মিশকাতা মাদ্রাসার পাঠ্যবই বই আলিম ক্লাসের পাঠ্যবই আরাফাত লাইব্রেরি হাদিস নাম্বার সাতশো সাতাশ নাম্বার মেশকাত শরীফের সরা মোল্লা আলী কারি আল হানাফি মেরকাতুল মা ফাদিহের মধ্যে হাদিস টেনেছেন ইমাম হিব্বান মাজরুহীন মিনাল মুহাদ্দিসিনের একশো চৌচল্লিশ নম্বর পৃষ্ঠায় তেরো শত ষাট নম্বর হাদিসটি এনেছেন দলিল দরকার আছে আরো চারটি গ্রন্থের দলিল আমি আপনাকে দিয়ে দিলাম কয়টা গ্রন্থের জোরে বলেন কয়টা গ্রন্থের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন মুসলমানদের কেয়ামতের পূর্বে ইমানের অবস্থা এমন হবে মসজিদগুলো থাকবে মসজিদে চাকচিক্য থাকবে আর মসজিদগুলো থাকবে কি ও আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله যে কয়জন আমার নবীর নাম শুনে দরুদ পড়ে নাই এই লোকগুলার মতন বিয়াদব দ্বিতীয়টা পৃথিবীর বুকে আর নাই আমার নবীর উপর দরদ পড়লে একবার পড়লে দশটারে কি লেখা হয় দশটা কোনা ছড়ে দেওয়া হয় ইবনে উমর বলেন আমার নবীর উপর দরদ পড়লে দশ থেকে বানাতে বানাতে সাতশো কোন পর্যন্ত বানানো হয় কুল্লু আমালি ইবনে আদমি উদাফু আল হাসানাতু আশরি আমসালিহা ইলা সাবঈ মিয়াতি দিফিন আমি কোন নেতার নাম বলি নাই আমি কোন পৃথিবীর কোন মাতব্বরের নাম বলি নাই আমি বলেছি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব কষ্ট লাগতেছে হাদিস বলেছিলাম বাইহাকি থেকে মেশকাত মাজরুহিন মিনাল মুহাদ্দিসিনের وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী সাল্লাম বলেন কেয়ামতের পূর্বে মুসলমানদের অবস্থা কেমন হবে মিনাল ইসলামী ইসমহ কেয়ামতের পূর্বে ইসলামের নামটা শুধুমাত্র মুখে মুখে থাকবে মিনাল ইসলামী ইল্লা ইসমহ ইসলামের নামটা শুধু মুখে মুখেই আছে কোরআন কারিমের মধ্যে আছে রমজান মাসে তোমার ছেলের খতম দাও তোমার মেয়ে চোদ্দ খতম তোমার বউ উনিশ খতম তোমার মেয়ে বিশ খতম আর তুমি আমি নিজে নিজেই খতম শুধুমাত্র খতমের নামেই কোরআন আছে কিন্তু কি আছে কেমনে আছে কোন অবস্থাতে আছে তা আমার সমাজে থাকবে না কোরআনে না ইসলামী ইল্লা ইসমহ চুরি করলে হাত কেটে দাও এই আইনটা ইসলামে আছে না নাই জেনা করলে পাথর নিক্ষেপ করো অবিবাহিত রাজধানিয়া তোমার জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনকুমা মিয়াতা জালদা সূরা নূরের এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে পুরুষ কিংবা মহিলা অবিবাহিত অবস্থায় ব্যভিচার করবে তাকে কয়টা দৌড়া মারো تقطع أيديهم وأرجلهم من خلاف কার কথা বললাম বাকির আল্লাহ কি আল্লাহ নাম নিতে কি মুখেও কি ল্যাপ লাগানো আছে নাকি কার কথা বললাম জোরে বলেন কার কথা বললাম আরো জোরে কার কথা বললাম এবার সরল অনুবাদ ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলা এই জমিনে যারা সন্ত্রাসী সৃষ্টি করবে যারা মানুষের মাল লুণ্ঠন করবে আল্লাহ বললেন খলিফার নেতৃত্বে ইসলামী শাসনের নেতৃত্বে হাতগুলো চুরের কেটে দাও আর ডাকাতের বিপরীত অঙ্গগুলো কেটে দাও এই আয়াতটা কোরআনে এবং ইসলামে আছে না নাই ইসলামের মধ্যে আছে কিন্তু সমাজ রাষ্ট্রের দেশে ডাইনে বাইরে সামনে পিছনে বাসে লঞ্চে প্লেনে এরোপ্লেনে কোথাও কি ইসলামের ব্যবহারটা আছে যেই দেশে আসসালামু আলাইকুমের জায়গায় সালাম বললে জঙ্গি হয়ে যায় যেই দেশে ডাক্তার নিচে কাপড় পরলে জঙ্গি হয়ে যায় যেই দেশে টুপি পরলে জঙ্গি হয়ে যায় যে দেশে দাড়ি বললে জঙ্গি হয়ে যায় আমি বলি ইসলামটা দাদার মধ্যেও নাই ঘরেও নাই বাইরে নাই সাড়ে তিন হাত বটির ভিতরেও নাই জুড়ে বলেন ঠিক না দেখি ইসলামের নামটাই শুধুমাত্র থাকবে ولا يبقى من القرآن إلا رسمه কোরআনের অক্ষরটা শুধু থাকবে কি থাকবে কোরআনের অক্ষর বুঝতে পারছেন কিনা আছে না এই ব্যাখ্যাটাও আমার নবী দিয়েছেন সহি বোখারি ভলিউম নাম্বার দুই বোখারি সানি পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ অধ্যায় হলো বাপ কিতাবুল ফেতান মাকতুবাত সামেলার হাদিস নাম্বার ছয় হাজার আটানব্বই নাম্বার বোখারির নাম বলেছি অধ্যায় বলেছি পৃষ্ঠা বলেছি ছয় হাজার আঠারো নাম্বার হাদিস বলেছি আর এবার হাদিসটা শুনলেই হবে ঠিক না ঠিক রসুল আলাম বলেন কে বলেন আমি তিনবার জিজ্ঞাসা করব যদি না পারেন তাহলে বুঝবো আপনি আসলে মাহফিল শুনতে আসেন নাই আপনি মশা মারতে আসছেন এদিকে তামসা দেখতে আসছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله সামনের লোকরা ঠিক হলেও পিছনের লোকরা আমার নবীর প্রতি মোহাব্বত মনে হয় কম থাকবে না এবার কেন পশ্চিম দিকে আসার তো খায় না কোনোদিন পশ্চিম দিকে চেনেই তো না ঠিক না ভাই ঠিক এত বলতেছি তাও কাজ হচ্ছে না কেন বুঝেন তো কত ডিপ ফ্রিজের ভিতরে ইসলাম ঢুকায় রাখছে টসলেটটা খুঁজে পাওয়া যাচ্ছে না কল ঠিক হয়ে গেছে একটু একটু কয়েকদিন বসলে মাজলে ঠিক হয়ে যাবে অন্তরে আছে ঝি পড়ে গেছে রে ভাই এই দৌরত্বের শরীরতে এবার ঝিটা বড়ে গেছে আপনারা রাসুলের নাম শুনলে দৌরত পড়বেন আল্লাহর নাম গুণকীর্তন শুনলে আলহামদুলিল্লাহ আশ্চর্যকর জিনিস শুনলে সুবহান আল্লাহ বলবেন যত বেশি জিকির করবেন ততই আপনাদের লাভ আমার কোনো লাভ নাই বুঝতে পারছেন কিনা কিচ্ছা কাহিনী ছাড়াও যে হাদিস কুরান দিয়ে মাহফিল শোনা যায় দেখতেছেন তো নাকি قال رسول الله صلى الله عليه وسلم সাহাবী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি নাম বলেছেন আবি হুরায়রা কি নাম বলেছে আবি হুরায়রা আমার নবীর সাহাবীদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবি হুরায়রা কে আল্লাহ নবী বিরাল ছানার বাবা বলতেন আবি হুরায়রা দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি ষাট হিজড়ির আগে মৃত্যু দান করো আবি হুরায়রা উনষাট হিজড়িতে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন কারণ ষাট হিজড়িতে আল্লাহর নবীর প্রিয় নাতি হুসাইনকে কারবালার ময়দানে জবহ করা হয় এই জন্য দোয়া করেছেন আল্লাহ আমাকে তুমি ষাট হিজড়ির ফেতনা থেকে বাঁচাও কারণ আল্লাহর নবী বলেছেন ষাট থেকে একষট্টি হিজড়ি হলো ফেতনার বছর ফেতনার বছর এই জায়গায় নবী পরিবারের প্রায় আঠারো জনকে দিয়ে জবেহ করে দেওয়া হয়েছে এ সাহাবার নাম কি আবি আবি হুনায়রা বলেন আমার বিশ্বনবী আমার হাবিব আমার মোহাম্মদ রসুল্লাহকে বলেছেন আল্লাহর নবী বলেন কেমতের পূর্বে মানুষের কোরআনের অবস্থা এমন হবে ওয়ালা কেয়ামতের পূর্বে মানুষ কোরআনগুলো পড়বে কোরআন পড়ার পরে তাদের কোরআন কণ্ঠনারীর ভিতরে প্রবেশ করবে না কোরআন পড়বে কোরআন কিন্তু বুঝবে না কোরআন পড়বে কোরআন নেবে তাবিজের কিতাব কোরআন নেবে ইউনুস খতমের কিতাব কোরআন নেবে সবিরা খতমের কিতাব কোরআনের মধ্যে ইয়াসিন খতমের কিতাব খতমের কিতাব বানাবে কিচ্ছার বই বানাবে কণ্ঠনালের ভিতরে কোরআন ডুববে না ওয়াম রুকুনা কামা তামরুকু সাহমু মিনার রাবিয়া আর যদি তাদেরকে কোরআনের আয়াত দিয়ে ডাকা হয় তাদের অবস্থা এমন হবে একটা তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায় একটা তীরের ফলা থেকে শিকারি যেমন ছুটে যায় এর থেকে দ্রুত গতিতে ওই লোকটা ইসলাম থেকে ছুটে যাবে বাস্তব প্রমাণ দেখেছেন তো মানুষ এখন কোরআনের আলোচনা পছন্দ করে না মানুষ কোরআনকে মহাব্বত করে না মানুষ কেচ্চা কাহিনীকে মোহাব্বত করে মিল জিল উদা চিৎকার ফুৎকার দিয়ে মাফিল করে গলাকে গরম করে এমন লোকদেরকে ডেকে ডেকে দাঁত দেয় আর আমার নবী জানিয়ে দিয়েছেন ইবনে মাজার হাদিস মত্তা মালিকের হাদিস দুইশো পঞ্চান্ন নাম্বার বর্ণনায় আল্লাহ নবী বলেন মান কালা বিহি সাদাকা আমেলা বিহি উজারা ওয়া মান আকামা বিহি আদালা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সত্য কথা বলল যে ব্যক্তি হাদিস থেকে কথা বলল সত্য কথা বলল যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করলো কেবল সেই ব্যক্তি নাই বিচার করলো আর যে ব্যক্তি কোরআন হাদিসের বাইরে বলল ওই বেটা মিথ্যা কথা বলল বলেছেন মোহাম্মদ রসুল্লাহ ইসলামের নাম তাই শুধু থাকবে বাস্তবে কি থাকবে না কোরআনটা থাকবে না শুধু অক্ষরে থাকবে কোরআন পড়ার নিয়তে কেউ কোরআন পড়ে না কথা বুঝতে পারছেন কিনা মাসাজিদ মসজিদ মসজিদগুলো থাকবে শুধু চাকচিক্য মসজিদ মসজিদ থাকবে সুর দিয়ে নামাজ হবে কিন্তু মসজিদ হবে বেদাত যুক্ত মসজিদের বেদাতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে জনগণকে সাথে নিয়ে তার প্রতিবাদ শুরু করে দেবে মসজিদের মধ্যে জিকের নামে ভান্ডামি চলবে মসজিদের নামে ইবাদতের নামে ভণ্ডামি চলবে মসজিদগুলো কারুকার্য থাকবে চপচপ থাকবে কিন্তু মসজিদের ইমাম যদি হক কথা বলে তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত হতে হবে কারণ আজকালকার ইমামরা মসজিদের কমিটির গোলাম হয়েছে আমি বলি ইমামদেরকে কমিটির গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি হয়ে যাও চাকরি তোমাকে খাওয়ায় না আমার আল্লাহ তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করবেন কিন্তু আমার নবী বলেছেন না হুলাকান হুলাকান তারা মসজিদের মধ্যে কুলাবৃত্তি হয়ে বলবে খোদ্া মিম্বারে এমন এমন হাদিস বলবে সহি মুসলিম শরীফ কোন কিতাবের নাম বলছে চারশো সাতাত্তর নাম্বার হাদিস কত নাম্বার হাদিস তারা সাইয়াকুন ফি আখিরিস জামান দাজ্জালুন ওয়া কাযযাবুন কেয়ামতের পূর্বে এমন কিছু ইমাম এমন কিছু ক্ষতি বের হয়ে যাবে তারা দাজ্জালের মতন মিথ্যাবাদী হবে কার মতন বলেন তো কার মতন দাজ্জাল ছিলেন তো দাজ্জাল টেরা দাজ্জাল এক চোখা টেরা দাজ্জাল পৃথিবীর সব নবীদের জন্য আসরের নামাজ ফরজ ছিল কোন নামাজ সব নবীদের জন্য আসর নামাজ ফরজ ছিল আল্লাহ সুরা বাকারা দুশো আটত্রিশ নাম্বার আয়াতে বলেছেন হাফিদু আলা সলাওয়াতি ওয়াস সালাতিল তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো স্পেশালি আসরের নামাজ আদম নবীর নামাজ ছিল আসরের নামাজ ইব্রাহিমের নবীর নামাজ ছিল আসরের নামাজ ফালকা মাছের পেটে যখন ইউনুস নবী ছিলেন তখন তার নামাজ ছিল আসরের নামাজ আসরের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন আসরের নামাজটা কেন গুরুত্বপূর্ণ সব নবীরা আসরের নামাজের তাসাদুর পরে শেষ বৈঠকে চারটা জিনিস থেকে পানাহা চাইতেন সব নবীরা দোয়া করতেন আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবিল কাবার ইন্নি আউযু বিকা মিন আযাবিল جهنم إني أعوذ بك আদম নবী দোয়া করেছেন আল্লাহ ফিতনা থেকে রক্ষা করো আদম নবী থেকে শেষ নবী পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের হাবিব এই দাজ্জালের বিরুদ্ধে দোয়া করার জন্য এই এই দোয়াটাকে নামাজের মধ্যে শেষ বৈঠকে আমরা পড়ি কি পড়ি না জুড়ে বলেন সবাই পড়ি তো অবশ্যই পড়বেন তা ব্যতিরিক্ত আর একটা দোয়াও আমরা পড়ি আল্লাহ ইন্নি দলাম তু নাফসি দোলমান ক্যাথিরাও ওয়ালা ইয়াগফিরু দুনুবা ইল্লা আনতা তাগফিরুলি মাগফিরাতাম কেন এই দাদদারের কথা বললেন দাদদার সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভয় পেতেন এই দাদদারের যেতে ভয়ঙ্কর ওই মসজিদের ইমাম যে মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে বসে পিতাব তৈরি করে মসজিদের মধ্যে বসে বসে কোরআন নাই হাদিস নাই বানা বানায় বানায় বক্তব্য করে কোরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না নবী বলেন দাদ্দালুনা ওয়া কাদ্দাবুনা ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম তারা এমন এমন হাদিস শোনাবে যে হাদিস তুমিও কোনোদিন শুনো নাই তোমার বাপ দাদারাও কোনোদিন শুনে নাই এমন অবস্থা আপনার এলাকায় আছে না নাই জোরে বলেন আল্লাহর নবী বলছেন ফাদাল্লু আদাল্লু নিজেরাও গোমরা জাতিরে করবে গোমরা ফাইয়া কম তোমরা তাদের থেকে দূরে থাকো ওয়াইয়া হম আর তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কারণ এই লোকগুলা হলো দাদদালের চাইতে ভয়ঙ্কর ব্যক্তি কার চাইতে ভয়ঙ্কর জোরে বলেন কারা দাজ্জালুনা ওয়া কাযযাবুন তারা মিথ্যাবাদী এরা কারা ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম তারা এমন এমন মিথ্যা কেচ্ছা কাহিনী ওয়াজ নসিহত তোমাদেরকে মুরগিদের মিম্বার থেকে করে শোনাবে তুমিও তো শুনুনি তোমার বাপ দাদারাও শুনেনি এমন বক্তা আম কাঠ আম কাঠের বক্তা আছে না কোরআন নাই হাদিস নেই মির্জির হুদা চিৎকার নিচে কুদে একাকার কি আছে না নাই যদি এরকম থাকে এগুলো মসজিদ থেকে অপসরণ করে সেখানে যোগ্য ইমাম দাঁড় করাতে হবে পারবেন না ইনশাল্লাহ যত কলের নবী সাল্লাহ যত আমার নবী বলেছেন আল ইমাম ইমাম হলো ঢাল শিরকের বিরুদ্ধে কুফারের বিরুদ্ধে তকুদের বিরুদ্ধে ইসলাম ইমাম বিরোধী যত কাজ আছে সবকিছুর বিরুদ্ধে ইমাম হলো ডাল ইমামের রয়েছে সুন্নতের শক্তি ইমামের সুন্নত শক্তির জন্য একটা লাঠি দেওয়া হয়েছে ওয়ালাম নিচে জান্নাত রাখা হয়েছে বহিষ্ঠ মা বাইনা ইয়াবাই সাআতি তাহতা দেওয়া হয়েছে এই জন্য লাঠির উপরে বুঝাতেন যে একজন সমাজের একজন ব্যক্তি এখন ইমামকে পাঁচ পয়সা থলি দিয়ে মুষ্টি চাউল দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করার জন্য পাঠাচ্ছে জোরে বলেন ঠিক না ঠিক কোন মূল্য নাই মসজিদের ইমামের মসজিদের কমিটি হলো এই এলাকা হয়তো নাই কিন্তু পুরান ডাকায় চোর সুৎখোর ডাকায় সন্ত্রাস ব্যানামাজি কাফন চোর ইমান চোর ঘুষখোর এগুলোর মসজিদের কমিটিতে বসানো হয়েছে ঝাড়ুর পিছনে যেমন ময়লাকে পরিষ্কার করে করতে হয় এদেরকে ঝাড়ু পিটা করে মসজিদ থেকে বের করে দিতে হবে আল্লাহদেরকে রক্ষা করুন জুড়ে বলেন আমি এইবার আসেন ইমান একটু একটু বুঝলেন নাকি এবার ইমান বৃদ্ধির জন্য কিছু কর্মসূচি দরকার ইমান বৃদ্ধি পাবে এটার জন্য কিছু কর্মসূচি দরকার কি নিবেন তো সেই কর্মসূচিগুলো কোরআনের একটি আয়াতে সেই কর্মসূচি আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া وتواصوا بالحق وتواصوا بالصبر কয়টা কর্মসূচি ইল্লাল্লাদিনা আমানু যারা ঈমান এনেছে ঈমানের বয়ান শেষ করলাম ওয়া আমিলু সলিহা আর যারা নেক আমল করেছে আল্লাহ চারটা কর্মসূচি দিলেন আবার চারটা স্তর দিলেন চারটা কর্মসূচি চার স্তরের লোকদেরকে আল্লাহ সেট করলেন নাবিগিন সিদ্দিকিন সুহাদা আল্লাহর নবী তিনি নবী তিনি সিদ্দিক তিনি সুহাদা তিনি সালেদিন আস্তে থেকে সুহান আল্লাহ আমার নবী হলো ইনসানে কামেল আমার নবী হলো অতুলনীয় অতন্দ্রনীয় আমার নবী বেমেসাল বাসার তুমি সামনের দিকে দাঁড়ালে পিছনে দেখতে পাও না আর আমার নবী বলেছেন আকিমু সুফুফাকুম কানা আহাদনা মান খিলাহু বিমান কিবি ওয়া সাহিবিহি কদমাহু বিকদমিহি বিওয়ারাই যহরি তোমরা যখন নামাজে দাঁড়াবা কাবের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও কারণ আমি আল্লাহর নবী পিছনে পিছনে দাঁড়ায়া সামনে দাঁড়ায়া তোমার পিছনে দেখতে পাই কার কাতার সোজা আছে কাতার বাঁকা আছে একটু আসতে করেন সুহান আল্লাহ এক নম্বর খণ্ডের কিতাব সলাপ অধ্যায়ের একশো সাতাত্তর নম্বর হাদিসটি বললাম সামনের কাতার পিছনে কি সেটাকে তুমি দেখতে পাও কথা বলেন না কেন কোন প্রসঙ্গে ছিলাম মুখস্থ আছে ইমান বৃদ্ধির চারটা কর্মসূচি এজন্য আল্লাহ নবীকে আল্লাহ নাবিহীনের কাতার দিয়েছেন সিদ্দিকের কাতারও দিয়েছেন সোহাদার কাতারও দিয়েছেন সলেহীন যিনি নবী তিনি সিদ্দিক তিনি শহীদ তিনি সলেহ বটে আসতে কর সুহান আল্লাহ মিসকাত শরীফের বর্ণনা বাংলা মিসকাত নূর মোহাম্মদ আসবি আন্দাবিয়া লাইব্রেরি সাত হাজার বারো নম্বর আরবি মিসকাত দুই নম্বর খণ্ডের এই হাদিসটা একটু পরে বিস্তারিত বলবো আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করলেন সাহাবারা চিন্তা করলেন আমার নবীকে আমরা কিভাবে গোসল দেব আমার নবীর জামার উপর দিয়ে পানি দেব নাকি জামার ভিতর দিয়ে পানি দেব সাহাবারা বুঝতে পারলেন না আল্লাহ তালা আল্লাহর নবীর সাহাবিদেরকে ঘুম দিয়ে দিলেন ঘুমের মধ্যে আল্লাহ স্বপ্নে দেখালেন আমার নবী এত পবিত্র আমার নবীর পোশাক এত পবিত্র আমার নবীর উচ্চতা এত উপরে অতিথির তোমাই আমি আল্লাহ আমার নবীর প্রশংসাকে সর্বোচ্চ জায়গায় রফা করেছি রফা আয়ার ফেহো আমি আমার নবীকে উচ্চ আসনে নিয়েছি আমার নবীর জামার উপরে পানি ঢেলে দাও আমার নবী যেই জামা গায়ে দিয়েছে ওই জামার সহকারে দাপন দিয়ে দাও আমার নবীর জামা খোলে ভেতরে হাত দিয়ে পানি দেওয়া এটা আমার নবীর সাথে বেয়াদবি আমার নবীর জামার উপরে পানি দিয়ে দাও একটু জোরে বলেন আল্লাহ আমার নবীর জানাজা কেমনে দেব কোন সাহাবারা নেতৃত্ব দিয়া আমার নবীর সামনে জানাজা পড়েন নাই সবাই একাকি ব্যক্তিগতভাবে আল্লাহ নবীর জানাজা পড়িয়েছেন কারণ আমার নবী হলেন ইমামুল মুরসালিম আমার নবী হলো খাতামুন নাবিকিন আমার নবী লিল আলামিন আমার নবী বাশীরাও আমার নবী নাদিরাও আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন আমার নবী বলেছেন আনা সাইয়্যিদ বলতে আদম লা ফখরা লাকু আমি সব আদম সন্তানের নেতায়েতে তোমার নবীর কোনো গর্ব নাই সবাই ইনফিরাদিভাবে ব্যক্তিগতভাবে একা একা জানাজা করেছে একটু আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ মর্যাদা আছে না নাই নবীদের কাতার এরপরে শহীদদের সিদ্দিকের কাতার সিদ্দিক বলতে কাকে বলা হয় সেই সত্যবাদী উপাধিটা কার ছিল আর হ্যামুবি উম্মতি উম্মতি আবি বাকার আমার উন্মতির সব থেকে রহমত দিয়ে ঘেরা যে ব্যক্তি তার নাম কি আবু বকর রাজি আল্লাহ কেন এই হাদিসটি উল্লেখ রয়েছে সিয়ার আলামিন নুবালা লিখেছেন হাফিজুল হাদিস শামসুদ্দিন জাহাবি ভলিউম নাম্বার চার পৃষ্ঠা নাম্বার একশো দশ জাদুল মাহাব ইমাম ইবনুল কাইম আল জাউজি কৈফা সলাতুল নবী একশো ছয় নম্বর পৃষ্ঠা লেবারনের বৈরুতের ছাপ আরবি সৈয়দিনা আবি বকর রাজি আল্লাহ তালাহুকে একদিন আবু জাহাল প্রশ্ন করলেন আবু জাহাল ছিলেন তো রিং আবু জাহালকে ছিলেন তো তিনি কাফেরদের কি আমি আপনাকে সরাসরি একটি কথা বলছি আমাদের অনেক মুসল্লিদের ইমানও আবু জেহেলের মতো না কেন আবু ঘোষণা দিয়েছিলেন কাবা তৈরি করার জন্য যদি কেউ সুদের টাকা ঘুষের টাকা কোনো হারামের টাকা দাও আদ্রিবুলুকা তরবারে মুসফাতি দিয়ে এক কোপ দিয়ার গড্ডার থেকে ঠোট্টা নামায় দেব আর আমার মসজিদের সভাপতি সেক্রেটারি সুদের উপর সুদখোর ঘুষের উপরে ঘুষখোর খোর জুয়াখোর জর্দাখোর বিড়িখোর ঠেকে এত চিন্তা করার দরকার নাই এরা আবু জেহেল হতে পারে না এত নিচে নেমে গেছে বর্তমান মুসলিমদের অবস্থা মুসলিমদের করুণ পরিণতি সৈয়দনা আবি বকর ছোট সাহাবা না বড় সাহাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আর রাজুলু আলা দীনি খলিলিহি আর রজলু আলাদিন খলিলিহি মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শিখে কার কাছ থেকে কার কাছ থেকে আর রাজুল আলা দিনী খাদিলিহি মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম শিখে দিন শিখে ইসলাম শিখে আপনার বন্ধু যদি প্রণ ভিডিও দেখে আপনাকে প্রণ ভিডিওতে আসক্ত করে ফেলবে আপনার বন্ধু যদি বিকালবেলায় রুইতন টেক্কা হরতন জুয়া খেলে আপনাকেও জুয়া খেলোয়াড় বানায় ছাড়বে আপনার বন্ধু যদি তাহাজুদ গুজার হয় আপনার সাথে তাহাজুদের আলোচনা করবে কারণ আমার নবী আবি বকরকে বলেন আবু বকর আল্লাহুল আলা দিনী খালিলিহি মানুষ তার বন্ধুর কাছ থেকে ধর্ম গ্রহণ করে মানুষ তার বন্ধুর কাছ থেকে দিন গ্রহণ করে কোন আসাবিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো সত্যবাদীরাই তোমাদের বন্ধু হতে পারে মিথ্যাবাদীরা তোমাদের বন্ধু হতে আল্লাহ নবী বলছেন আর রজুলু আলা দীনি খলিলিহি ফালিয়ানতুর আহাদুকুম মাইয়ু খালিল সুতরাং ও মুসলমান ইমানদাররা তীক্ষ্ণ দৃষ্টি দাও তুমি কাকে বন্ধু বানাতে চাচ্ছ একটা লোক আল্লাহ বিরোধী আকিদায় বিশ্বাস করে একটা লোক গণতন্ত্রের দালাল একটা লোক একনায়কতন্ত্রের দালাল একটা লোক তগুদের দালাল এই বেটা তোমার বন্ধু হতে পারে না ওয়ালা নাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মান আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহি আল্লাহ যারা তোমার সাথে কুফরি করে তাদের সাথে আমি চলিলাম আল্লাহ তোমাকে যারা রুকু করে তার সাথে রুকু করি আল্লাহ তোমার যারা ইবাদত করে আমি আল্লাহ আল্লাহর বান্দা যার সাথে আল্লাহর ইবাদত আমি করি একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমাদের বন্ধুত্ব তার সাথে মুখে দাঁড়িয়ে তার সাথে আমাদের বন্ধুত্ব কার সাথে যে ব্যক্তি আল্লাহ বিরোধী নবী বিরোধী ইসলাম বিরোধী ওই ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব চোর ডাকাতদের সাথে ঠিক কিনা বলো কিন্তু আমাদের বন্ধু হতে হবে আল্লাহ ওয়ালার সাথে মান আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মানআ লিল্লাহি তাআলা আল্লাহর হাবিব বলেছেন মেশকাতের হাদিস 1807 নাম্বার তোমরা আল্লাহর কারণে কাউকে محبت করো আল্লাহর কারণে কাউকে কি করো ঘৃণা করো আল্লাহর কারণে কাউকে কিছু দান করো আবিবাকার চিন্তা করলাম আমার প্রিয় বন্ধু মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর নবী বললেন আমি বকর আমি অনেক চিন্তা করলাম তোমাকে আমার বন্ধু বানাবার জন্য কিন্তু আবু বকর আবি বকর আমি আল্লাহর নবী আবি বকর তোমাকে আমার বন্ধু বানাতে পারলাম না আবি বকর বলেন ও আল্লাহর নবী আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি নাকি আমি কি আপনার বন্ধু হবার যোগ্যতা রাখি না আল্লাহর নবীর কত শুনে আবি বকুরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে গেল আল্লাহর নবী আবি বকরকে সান্ত্বনা দিয়ে বললেন ও আবি বকর আমি তোমাকে আমার বন্ধু এই জন্য বানাতে পারি নাই আমি এমন একজনকে তোমার নবীর বন্ধু বানিয়েছি যে বন্ধু মিজানের বন্ধু যে বন্ধু হাসরের বন্ধু যে বন্ধু আমাকে মাকামে মাহমুদা দান করেছেন যে বন্ধু বিপদে আমাকে সাহায্য করেছে যেই বন্ধু পাহাড়ের গর্তে বিপদে পড়েছি যেই বন্ধু আমাকে সাহায্য করেছেন যেই বন্ধু আমাকে উহুদের ময়দানে সাহায্য করেছেন যেই বন্ধু নিজে যুদ্ধ করে বদরের যুদ্ধে সাহায্য করেছেন যেই বন্ধু আমাকে নবীদের শ্রেষ্ঠ দরজা দিয়েছেন আল্লাহর নবী সূরাতুল বাকারা 165 নাম্বার আয়াত বললেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী আবি বললেন আবি বকর আল্লাহর মতন কাউকে তুমি ভালোবেসো না আল্লাহর মতন কাউকে তুমি মোহাব্বত করো না ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল একজন ইমানদার শুধুমাত্র আল্লাহকেই ভালোবাসবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার শ্রেষ্ঠ বন্ধু কে প্রকৃত বন্ধু চিনতে পারছেন তো আপনার বন্ধুকে আপনার প্রকৃত বন্ধুকে إن الدنيا ملعونة ملعون ما فيها وما ولاه إلا بذكر الله أو عالما متعلما হাদিস রয়েছে মুসলিম থেকে তারকিব ও তারকিব 1805 নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবী হলো অভিশপ্ত অভিশপ্ত দুনিয়ার সব কিছু অভিশপ্ত না চার প্রকার ব্যক্তি এক হলো যেই বান্দারা কবিরা গুনাহ মুক্ত দুই হলো ইল্লা বিযিকরাল্লাহ যার কলবটা আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ তিন হলো আলেমান যে ব্যক্তি এলেম অর্জন করে চার হলো মোতা আল্লেমান আর যে ব্যক্তি মানুষকে শিক্ষা দেয় জুড়ে বলেন ঠিক না ঠিক একটা জিনিস দেখেন চারদিকে যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত মুসলিমদেরকে একটি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসছে ঠিক না ঠিক মামুনুল হককে ধন্যবাদ না জানিয়ে আমরা পারবো না পারবো এই মামুনুল হক মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সমগ্র মুসলিমকে একত্রিত হওয়ার জন্য বলেছে তার সাথে আমার মাসায়ের কত মতপার্থক্য থাকতেই পারে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু মূল বিষয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল এই জন্য কারো কারো যদি মূর্তির মূর্তির পক্ষে থাকে মূর্তির বিরোধিতা যদি কেউ না করে যদি আমার দেশে মূর্তি তৈরি করতে চায় আমার দেশে ভাস্কর্য তৈরি করতে চায় তোমরা আমাদের কলা কাটবে আমরা কলা জমা দেব বাংলাদেশের মরে মূর্তি তৈরি করতে দেবো না এটা আমাদের বিপ্লব আমাদের আন্দোলন জুড়ে বলেন ঠিক কিনা এটা আমাদের বিপ্লব এটা আমাদের আন্দোলন এটা আমাদের শিক্ষা জন্য আমাদের প্রকৃত বন্ধুকে মমিনের প্রকৃত বন্ধুকে আল্লাহ জন্য আসেন সমস্ত মতভেদ ভুলে গিয়ে আমরা এক আল্লাহর জন্য হয়ে যাই এক কার জন্য হয়ে যাই জি এবার সর্বশেষ একটি পয়েন্ট নিয়ে কথা বলবো ইমান বৃদ্ধির উপায়টা আমরা বুঝলাম নাবিহীন সিদ্দিকিন সোহাবা আর সলেহীন তারা ইল্লাদিন আমানু ও আমিনু সলিহা কি করতে হবে নেক আমল করতে হবে কি করতে হবে একজন ইমানদারের সব থেকে ভালো নেক আমল কোনটি বলতে পারেন ইমানের পরে সালাদ ইমানের পরে সব থেকে ভালো নেক আমল কোনটা আমাকে কর্তৃপক্ষ বলেছিল সালাতের মর্তব্য নিয়ে কথা বলার জন্য এই একটু পয়েন্ট আগে ইমান কিছু বুঝাইলাম আপনাদের কারণ যার ইমান নাই তার সালাতের কোনো দাম আছে যার ইমান নাই কিন্তু সালাম করে তার নামাজ হলো ব্যায়াম তার নামাজ কি যার ইমান নাই কিন্তু নামাজ আছে তার নামাজ হলো ব্যায়াম তার নামাজ কি ওয়ান কাইন্ডস অফ এক্সারসাইজ এটা একটা ব্যায়াম কারণ তার আকিদা বিশুদ্ধ নয় তার মানহাজ বিশুদ্ধ নয় সে সেরেক থেকে পবিত্র নয় সে আকিদাগত মুনাফিক থেকে পবিত্র নয় সে তবুত থেকে পবিত্র নয় তার নামাজের কোনো চামা দাম আল্লাহ আছে আল্লাহর নারী বললেন বুনিয়া ইসলাম আলা খমসিন ইসলামের মৌলিক স্তম্ভ হলো কয়টা আরো জোরে আওয়াজ দেন কয়টা আল্লাহর হাবিব বলেছেন ইসলামের মৌলিক স্তম্ভ হল পাঁচটি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো একটি সলা আল্লাহর হাবিব আদাবুল মুফরা বুখারি বর্ণনা করেছেন একচল্লিশ নম্বর বর্ণনা আসলাতু ইমাদুদ্দিন সালাত হলো দিনের ইমাদ দিনের খুঁটি যার সালাত নাই ইসলামে তার কোনো অংশ নাই আপনার এলাকায় বেনামাজি কম না বেশি জুড়ে বলেন বেনামাজির জানাজা কি আপনারা দেন কিন্তু আজকে যে ব্যক্তি বেনামাজির মৃত্যুতে ইন্নানিল্লা পরা কাবিরা গোনা বেনামাজির মৃত্যুতে ঘোষণা দিতে হবে ঈদ মুবারক কি দিতে হবে ঘোষণা বেনামাজির মৃত্যুতে কি ঘোষণা দিতে হবে ঈদ মুবারক কথা কান বিয়ে গেছে দলিল তো কোরআন থেকে লাগবে তাই না সর্বপ্রথম হলো এই কোরআনে সুরা রোম কোন সুরা রোম মনে শুনেন নাই it is the main capital city in the Italy Italy is the most remarkable country in the European Union Council, neighbor of the Germany, neighbor France. France, জার্মানির প্রতিবেশী ঠিক কান্ট্রি ইটালি তার রাজধানীর নাম কি ইতালির রাজধানীর নাম কি এই রোমের নামে সুরা আছে না নাই এই রোম শহরের যে রোমটা আগে পুরো তুরস্ক জুড়ে ছিল এই রোমের ফটকের নিচে একজন সাহাবার কবর আছে সেই সাহাবার নাম কি কেউ বলতে পারবেন একজন ব্যক্তি বলেন রুম শহরের নিচে এক সাহাবার খবর আছে কে সেই সাহাবা নাম বলতে পারেন কেউ বলতে পারেন না ইতিহাস আছে হাদিসটি কোন কিতাবে একজন বললেন বাকিদের মুখে কি পোকা ধরছে নাকি কোন কিতাবে হাদিসটা আছে সেল্লায় বলেন জানি না বলবো কিভাবে সহি বুখারি কিতাবল মাগাজি পাঁচ হাজার পঁচানব্বই নাম্বার হাদিস রাসুল বলেছেন আউ্বালু জাইশিম মিন উম্মতি ইয়াবজুন আল বাহরা ফাকাদ আউজাবু কেউ যদি সমুদ্রের যুদ্ধে রোম কনস্টেবলের যুদ্ধে অংশগ্রহণ করে তার জন্য আমার আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায় সেই সাহাবার নাম হলো আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু কি নাম বলেছে أول جيش من أمتي يكسون البحر فقد أوجبوا রোম শহরে ইতালির যুদ্ধে সমুদ্রের যুদ্ধে যদি কোন মানুষ মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন আবু আইবান সারি বৃদ্ধ হয়ে গেছেন পুত্রদেরকে বললেন ভালো করে ঢালের সাথে আমার হাতগুলা পাগুলা বেঁধে দাও আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি মৃত্যুর পরেও আমার আমার বাবা হাত তোমার পথে লড়াই করেছে আমার বাবা কলিজা তোমার সাথে লড়াই করেছে এই সাহাবা যখন শহীদ হয়ে গেল এই সাহাবার দাফনটা ইটালির রোম শহরের ফটকের নিচে করে দেওয়ার ব্যবস্থা করা হলো একটু আওয়াজ লাগায় বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা কথার মধ্যে হাদিস আছে কতক্ষণ কথা বলা যাবে দুই ঘন্টার চেয়ে বেশি তো বলা যায় না এই রুম এই রুম সুরা রুমের একটি আয়াত রয়েছে তিরিশ একত্রিশ কত আয়াত কোন সুরা তোমরা প্রতিষ্ঠিত করো না তোমরা দলভুক্ত হয়ে যাবে কে বলছেন তোমরা সালাদকে প্রতিষ্ঠিত করো না হলে তোমরা কাদের দলভুক্ত হবে মুফতাবিহিল কৌল ও আদাইহিল ফতোয়া এই আয়াতের আলোকে ফোকায়ে কারাম বলেছেন কৌল ও আলাইহিল ফতোয়া সব মুফতিরা একমত ফতোয়া পতিত হয়েছে এই আয়াতের আলোকে বেনামাজি মুশরিক বেনামাজি কি ক্লিয়ার বেনামাজি কি জোরে ফতোয়া বেনামাজি কি এবার যদি কেউ মুশরিক অবস্থায় মরে তার জন্য দোয়া করা হালাল না হারাম এবার আমি ফতোয়া দেবে কোরআন থেকে নয় নম্বর সুরা একশো তেরো নম্বর আয়াত কয় নম্বর আয়াত ما كان للنبي والذين آمنوا أن يستغفر للمشركين ولو كانوا أولي قربى মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু ইমানদার আর নবীর জন্য জায়েজ নাই কেউ যদি শেরেক করে মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা এখন একটু আগে কোরআনের আয়াত পড়ে শোনালাম বেনামাজিগুলো হলো আর এই আয়াত পড়ে শোনালাম কেউ যদি শিরিক করে মারা যায় তার জন্য দোয়া করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন কোন বেনামাজি যদি মরে যায় তার জন্য ইন্না লিল্লাহ পড়া কবিরা গুনাহ হারাম ইন্না লিল্লাহ পড়া কি আপনাদের এলাকায় কি পড়ে বেনামাজির জানাজা বেনামাজিরা পড়বে কারণ কাফিরের জানাজা কাফেররা পড়বে বেনামাজির জানাজা কারা পড়বে কথা বুঝেন নাই মনে বেনামাজির জানাজা খারাপ পড়বে কাফের জানাজা খারাপ পড়বে যদি কোন মায়ের পুত্র নীল আকাশের নিচে এই জমিনের উপরে সারা বাংলায় আমার এই বক্তব্য ফেসবুকের পেজ আকারে লক্ষ লক্ষ লোকের কাছে পৌঁছে যাবে এই এলাকার অনেকের কাছে পৌঁছে যাবে যদি কোনো মায়ের পুত্রের কাছে এক ফুটা মায়ের দুগ্ধ পান করেছে এমন একটা লোক বেনামাজি জান্নাতে যাবে এমন একটা হাবিব যদি দেখাইতে পারে আমি বেনামাজি হয়ে যাব পারবে কেউ বহুত চ্যালেঞ্জ করেছে বহুত শাহাদাতপুর সিরাজগঞ্জ বসে আছি পাশে কমি মাদ্রাসা এই বক্তব্য দেওয়ার পর বলছে সকাল দশটায় বাহাস আমি বলছে আমার মোবাইলে সবসময় চব্বিশ হাজার হাদিসের কিতাবের সফটওয়্যার আছে যেখান থেকে বলবে বের করে রাখা মতো কানে আসবো তোমার সাথে লড়াই করবো কোনো সমস্যা নেই পরে মুফতি সাহেব একটু পরে বললেন আমি সারা রাত্র গবেষণা করে দেখেছি বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে সতেরোটি হাদিস রয়েছে কোরআনের আঠারোটি আয়াত রয়েছে ফতোয়া রয়েছে প্রায় তিন ইমামের সবাই বেনামাজিকে কাফের মনে করতেন তোমার মনে করাতে যায় কি আর আসে কি কথা কি বুঝতে বুঝতে বুঝতে পারে নাই বোধ হয় বেনামাজির সন্তান হল ফরমালিন ছাড়া টাটকা হারাম দাদা বেনামাজির সন্তান কি আমি আবার বলতেছি কথাটা বেনামাজির সন্তান হল ফরমালিন ছাড়া টাটকা হারাম দাদা কথা বুঝতে পারছেন কিনা আমার এই কথাটাকে নোট করুন কানের মধ্যে নিন ভালো করে বুকের মতো ধারণ করুন কান খারাপ করে শুনুন বেনামাজির সন্তান টাটকা হারাম দাদা দলিল কি দলিল হলো কোরআন আল্লাহ বলছেন কি হল মুশরিকিন তোমরা মুশরিকদের বিয়ে করো না ইন্নামাল মুশরিকুনা নাদাক মুশরিকরা হলো নাপাক মুশরিকরা কি একদিক দিয়ে বললো মুশ্রেকদের কাছে বিয়ে দিও না আরেক দিক দিয়ে বললো কি মুশ্রেকরা কি মুশ্রেকরা কয়দিনের জন্য জাহান নামে থাকবে তারপরে কি আছে এই আয়াতের শেষে কোথায় থাকবে হুজুর আপনি ফতোয়া দিলে হবে না আমার ফতোয়া দেওয়ার কোন যোগ্যতা নাই আরব মহাদেশের কিবার ওলামা কি ওলামা তিনজনকে বলা হয় কিবার ওলামা এক নাম্বার হলো নাসির উদ্দিন আল বানি রহিমাহল্লা দুই নাম্বার হলো সালেহ আল উসাইমিন রহিমাহল্লা তিন নাম্বার হলো আবদুল্লাহ বিন বাস রহিমাহল্লা সালেহ আল উসাইমিনি আরবিতে একটি কিতাব লিখেছেন আল হেকমতার ও সালাদ সালাদ পরিত্যাগকারীর বিধান এই বইটা বাংলায় অনুবাদ হয়েছে তিনি একটি ফতোয়ার কিতাবও লিখেছেন ফতোয়ায় আর কানুন ইসলাম এর ফতোয়ার আর কানুন ফতোয়ার নামাজ পড়বে হাদিসগুলো দেখে নেবেন তিনি এই ফতোয়া দিয়েছেন বেনামাজি হলো ডাইরেক্ট বেনামাজির সন্তান হলো অবৈধ সন্তান এবার হুজুর দলিল দেন কোন আয়াত কোন হাদিসে বেনামাজিকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছে এবার ব্যাপারা হাদিস নাও কিনি কিনিবা হাদিস কিনিতে হবে এই এলাকায় বেনামাজি নাই কথা বলে এখানে বেনামাজি নাই কে কে বেনামাজি একটু হাত তুলে দেখাবে সব সব আল্লাহর নবী বলেছেন কে বলেছেন কে বলেছেন কে বলেছেন কোন কিতাবের হাদিস তিরমিজি আবদৌ নাফাই সুনানো তিরমিজি হাদিস রসুল বলেছেন আল্লাহর সাথে বান্দা চুক্তি হলো নামাজ মান তার কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ খেয়ে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের হয়ে যায় আমি ফতোয়া দিয়েছি না আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছে কে ফতোয়া দিয়েছে জুরে বলেন গালি দিলে কাকে দেওয়া হবে কেউ যদি অপছন্দ করে কার কথা পছন্দ করলেন নবীর কথা পছন্দ করলেন আল্লাহর হাবিব আরো বলেছেন নামাজ পড়লে কি লাভ হবে শুনুন আল্লাহর নবী একদিন তাহাজুতের নামাজ পরে ঘুমিয়ে রইলেন কিসের নামাজ পড়ে তাহাজুতের নামাজ এক দলিলটা দরকার আছে না নাই সুনানে তিরমিজি কোন কিতাব আরবি হলো একত্রিশশো উনষাট নাম্বার বাংলা হলো বত্রিশশো তেত্রিশ নাম্বার অ্যান্ড্রয়েডের অ্যাপস বের করে নেবেন তিরমিজি থেকে হাদিসের মান হলো আর সহি সহি জিদ্দান অনেক বেশি পরিমাণ সহি ইমাম তিরমিজি সহি বলেছেন আলবানি সহি বলেছেন ইমাম হাকিম সহি বলেছেন ইমাম ইয়াহিয়া ইবনা আবি মুঈন সহি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা তো ভাই কি ভাই তার নাম কি আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনে আব্বাস আগামিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন ও আব্বাস ইবনে আব্বাস আমি আজকে রাতে ঘুমালাম আগামিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা আমার আল্লাহ ফি আহসানি সূরাতিন আমার আল্লাহ উত্তম চেহারা উত্তম আকৃতি নিয়ে আমার সামনে দাঁড়ালেন কে দাঁড়ালেন আবার হাদিস বলছে আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন আমার আল্লাহ আমার সামনে উত্তম সুরতে দাঁড়ালেন কে দাঁড়ালেন কার আকৃতি নিয়ে আল্লাহর আকৃতি নিয়ে ইবনে আব্বাস বলেন قال ابن عباس قال احسبه في المنام এই যে আল্লাহ আমার নবীর সামনে দাঁড়ালেন এটা ছিল স্বপ্ন যুগে কি যুগে কি যুগে অন্য কোন নবীরা আমার আল্লাহকে স্বপ্ন যুগে দেখতে পান নাই আমার নবী জীবনে একবার আমার আল্লাহকে সচক্ষে স্বপ্ন যুগে তিনি দেখেছেন মুসা বললেন দেখতে চাই আল্লাহ বললেন খররা মুসা অজ্ঞান হয়ে যা লাম তারানি আমাকে দেখতে পাবি না লা তুদরিকু বিহিল আবসার দুই চোখের ক্ষমতা নাই আমি আল্লাহকে দেখার কিন্তু আমার আল্লাহ চেহারাটা আমার নবীকে আল্লাহ স্বপ্ন যুগে দেখা দিয়েছেন দলিত সুনানে তিরমিজি মিলিয়ে বত্রিশ তেত্রিশ নাম্বার বাংলা আরবি একত্রিশ উনষাট নাম্বার হাদিসের নাম সবই সন্দেহ করা যাবে এই হাদিস নিয়ে সন্দেহ করা যাবে যত হাদিস কি এবার আল্লাহ বললেন মোহাম্মদ বলতো তো হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা আকাশের ফেরেশতারা হে মোহাম্মদ বলতো কোন বিষয় নিয়ে বিতর্ক করছে আল্লাহর নবী বললেন আহসানুল উদুয়া থুম্মা তাল মাসাজিদ কেউ যদি শীতের কনকনে ঠান্ডা রাত্রিতে বাড়িতে উত্তম রূপে উজু করে মসজিদের দিকে গমন করে বাড়িতে উত্তম রূপে উজু করে মসজিদের দিকে গমন করতে যে একটা পাকে সে যে ঘর থেকে মসজিদের জন্য দিল আলা আকাশের বিতর্ক করছে আল্লাহর ওই আমল নামার ভিতরে কত দিয়ে দেওয়া হয় আল্লাহর নবী তারপর বলেছেন আল্লাহ বললেন এইভাবে উত্তম রূপে ওযু করে কনকনে ঠান্ডা রাত্রিতে যে মসজিদে গমন করবে নবী তুমি নামাজীদেরকে বলে দাও তার সাথে আমি আল্লাহ নিজেই দেখা করব কে দেখা করবে গুরুত্ব আছে না নাই শীতকাল না winter season the very difficult season অনেক কঠিন একটি ঋতু এই শীতকাল ওমার ইবুল খাত্তাব সিফাত সালাতের নবী কে লিখেছেন নাসিরউদ্দিন খণ্ড এক পৃষ্ঠা আঠাশ ওমর খত্তাব একটা হাদিস এনেছেন শীতের রাত্রিতে বেলাল আজান দিল কিন্তু ওমর আজানের যথা টাইমে তিনি সারা দিলেন না কম্বল নিয়ে দৌড় দিয়ে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন কিনি সাহাবারা বললেন ওমার পাগল হয়ে গেল নাকি আমার বললেন আমি আমার নফসকে কঠিন শিক্ষা দিলাম আজান হয়ে যাওয়ার পরে যেন আমার নফস আর কোনোদিন শীতের তীব্রতা শীতের দুর্বলতায় আমি যেন লেপের নিচে না থাকি আমি অজু করার পরিবর্তে আজকে শীতের কনকনে ঠান্ডা রাত্রিতে গোসল করে আমার নফসের সাজা আমি দিয়া দিলাম পেরেছেন উমরের মতো পারেননি আপনারা আমার নবীকে মহাব্বত করেন তো কে কে আমার নবীকে মহাব্বত করেন হাত তুলে দেখান হাত নামান আমার নবীকে সবাই মহাব্বত করেন ঠিক না আমার নবী মৃত্যুবরণ করেছেন কার ঘরে কার ঘরে মৃত্যুবরণ করেছেন আমার নবীকে আল্লাহ তালা কোরআনের একুশটি আয়াতের ভিতরে মা আয়সার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আমার আল্লাহ আল্লাহর নবী কোনো স্ত্রীকে নিজের ইচ্ছায় বিয়ে করেন নাই আয়সাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন তিনি মনে মনে চিন্তা করলেন আমি বকুরের কন্যা আয়সা যদি আমার সঙ্গিনী হতো কতই না ভালো হতো সিয়ারো আলামিন নুবালাতে ইমাম জাহাবি হাদিস এনেছেন স্বপ্নযুগে জিব্রাইল মকমলের কাপড়ের মধ্যে পিছিয়ে এনে বললেন মোহাম্মদ বলেন তো আমার হাতে কি আল্লাহর নবীকে জিব্রাইল বললেন জিব্রাইল আমার আল্লাহ সব থেকে ভালো জানে তোমার হাতের মধ্যে কি আছে জিব্রাইল খুললেন একটা ফুটফুটে সুন্দর মেয়ে বের হয়ে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কার ছবি কার চেহারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কার চেহারা জিব্রাইল বললেন এটা হলো মা আয়েশার চেহারা কারণ আপনি সকালবেলায় চেয়েছিলেন এই মহিলা যদি আপনার স্ত্রী হতো কতই না ভালো হতো আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আয়সাকে নিয়ে এসেছে আল্লাহর নবী এই স্বপ্ন বরণটা আবি বকরের কাছে যেয়ে বললেন আবি বকর স্বপ্ন যুগে আমার আল্লাহ তোমার কন্যাকে আমার স্ত্রী হিসেবে নির্ধারণ করে নিয়েছেন আবি বকর বললেন আমার চাইতে সৌভাগ্যবান কে হতে পারে আমার যিনি জামাতা হবে আমার মেয়েকে যার কাছে বিয়ে দেব তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর নবী আয়েশাকে এত মহাব্বত করতেন একটা লেপের নিচে থাকলে অন্য কোন স্ত্রীর ঘরে জিব্রাইল ঢুকতেন না আয়সার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিতরেও জিব্রাইল আয়সার হুজরায় দাঁড়িয়ে যেতেন আল্লাহর হাবিব বলতেন আয়সা আমাকে ত্যাগ করো আমার সামনে যে দাঁড়িয়ে আছে তিনি এখন জিব্রাইল ফেরেস্তার লিডার ওহি নিয়ে এসেছে আল্লাহর নবী অন্য কোনো স্ত্রীর ঘরে গেলে হাবিয়া উপরে কোন খেজুর বুঝতো তারিখ কিছুই আসতো না আইসার হুজরাতে গেলে সব আসতো আল্লাহর নবীর স্ত্রীরা হিংসা করত আল্লাহর নবী বলতেন আইসার ব্যাপারে কোনো হিংসা করবা না কারণ আমার আর আইসার মধ্যে কেউ হিংসা করবা না আমি আমার আয়সাকে আমার কলিজার টুকরার মতন ভালোবাসি আমি আমার আয়সাকে আয়সা ডাকতাম না আমি আমার আয়সাকে বলতাম লালিমা হুমায়রা হুমায়রা মেয়েটা মানে হলো লাল বর্ণের মেয়ে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর ওসিয়ত মোতাবেক আয়শার হুজরাতে আল্লাহর নবীকে দাফন করা হয়েছে মা আয়শা মুসলিম শরীফের হাদিস উফাতুন নবী 4161 নাম্বার ইন্না খুলা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর থুতনি মুবারক মা আয়সার রানের উপরে উরুর উপরে আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে দিয়ে বলছেন আল্লাহ রাফিকুল আল্লাহ আল্লাহ তোমার প্রিয় বন্ধু মোহাম্মদের যদি কোনো ভুল থাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহর নবী কাঁদছেন তার চোখের পানিগুলো দাঁড়ি বেয়ে টপ টপ করে মরুমের বালুর মধ্যে পড়ছে আল্লাহ আলা আল্লাহ তোমার প্রিয় বন্ধু মোহাম্মদের কোন ভুল থাকলে তুমি ক্ষমা করে দাও আল্লাহর নবী কাঁদছেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বললেন ইন্না কুলা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীর চাইতে আমি আর কাউকে এত কষ্ট করতে দেখি নাই আল্লাহর নবীর চাইতে কারো মৃত্যু দেখে আমি কষ্ট পাই না আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবী আপনার কেমন কষ্ট হচ্ছে আল্লাহর নবী বলছেন উহুদ পাহাড়কে চাপায় দিলে যেই রকম কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট আমি আল্লাহর নবী পাচ্ছি আম্মাজার আয়সা সিদ্দিকা বলেন আমার নবী উম্মতকে লক্ষ্য করে বলেন ও আমার উম্মতেরা তোমরা নামাজ আদায় করো নামাজ কায়েম করো নামাজ মৃত্যুর পূর্বে নবীর শেষ কথা ছিল সালাত সালাত সালাত দুই হাত মা আয়েশার উরুর উপর রেখে আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হন এই জন্য যে ব্যক্তি নামাজ পড়ে এমন উম্মত আমার নবীর দরকার নাই ওমর ফতোয়া দেন লা আদদে ফিল ইসলামি লিমান তারকু সালাতি বাই 2531 নাম্বার হাদিস যে ব্যক্তি ব্যক্তি সালাদ ছেড়ে দেয় ইসলামের তার কোনো অংশ নাই আলী ফতুয়া দেয় পঁচিশশো বত্রিশ নাম্বার মাল্লাম কাফের যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের ইবনে দেন আলাকু যে ব্যক্তি সালাদ ছেড়ে দেয় তার কোনো দিন নাই সাহাবারা দেন লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি কুফরুন সালাতি আল্লাহর নবীর সাহাবারা অন্য আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না কিন্তু কেউ যদি নামাজকে ছেড়ে দিত কিন্তু তাদেরকে কাফের মনে করতেন এই জন্য ভাইয়েরা আমার এতদিন পর্যন্ত যারা নামাজ ছেড়েছেন তাদের বউ অটো তালাক হয়ে গেছে কি তালাক হয়ে গেছে এখানে যারা বেনামাজে বসে তো তাদের বউ কি তালাক কথা বুঝেন নাই বোধ হয় কি তালাক কথা বল জোরে বলেন কি তালাক তাহলে কি পুনরায় বিবাহ করতে হবে উত্তর না আপনার নামাজ পড়লে আবার আপনার ইমান ফিরে আসবে আপনার বউ অটো ফিরে আসবে যেমনিভাবে রসুলের যুগে কেউ কাফের অবস্থায় বিয়ে করলে তাদেরকে রসুল আর বিয়ে নবায়ন করতেন সমাধান পাইছেন এখন পঞ্চাশ বছর হয়ে গেছে এই নামাজ কেমনে পড়বেন উমরিকাজা উমরিকাজা যে লোকগুলো ফতোয়া দিয়েছে এই লোকগুলো লোকগুলো টাটকা ইবলিশ কি সালামের কাজা আছে উমরি কাজা নাই এখন কি করতে হবে তওবা করতে হবে নফল ইবাদত করতে হবে কেউ যদি উমরি কাজের পরেও এগুলো নফল হিসেবে আদায় হবে কারণ ফরজের ঘাটতি কোনোদিন কি দিয়ে দেওয়া যায় না আপনি বেনামাজি কাফের অবস্থায় আছেন কালেমা বললেন তৌবা করেন আল্লাহ আমি সত্তর বছর ভুল করেছি আমি আর ভুল করব না এই মুহূর্তে দুই চোখের পানি ফেলে তবা করলেন আল্লাহর কসম রসুল বলেছেন কেউ যদি অন্যায় থেকে তওবা করে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেয় সেই তওবা করা যাবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ সারবো না হাত তুলে দেখান হাত নামান বেনামাজির হাসর হবে কার সাথে বলেন ফেরাউন কয়দিন জাহান নামে থাকবে ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله فانتقمنا أغرقناهم في اليم আমি তাকে প্রতিশোধ গ্রহণ করলাম সমুদ্রের পানিতে ইঁদুরের মতন চিবিয়ে চিবিয়ে মারলাম শেষে তার সুটকি বানায় রাখলাম কিয়ামত পর্যন্ত যাতে ফেরাউনের সুটকি দেখে দুনিয়ার ফেরাউনরা আল্লাহ দ্রোহী করে তারা শিক্ষা নিতে পারে যে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয় কষ্ট পাচ্ছেন বন্ধু হয় হুজুর চালান ওয়াজ শুনতে শুনতে মরে যাব কিন্তু জীবনে কোনোদিন পশ্চিম দিকে আচার খাবো না এজন্য ভাইয়ের আমার আমার উচিত হলো আজকের এই বক্তব্য থেকে শিক্ষা নিতে হবে সমাজের মধ্যে এই এলাকার যত মুসল্লি আছে ইমাম আছে আমি হাত জোরে পা জোরে বলি কোন বেনামাজির নামাজ পড়বেন না বেনামাজির কবরে তো প্রসাব করাও যায় নাই বেনামাজির কবরে কি করা যায় নাই প্রসাব করাও যায় নাই মুমিনের প্রসাবের দাম আছে আমার আমরা যারা নামাজ পড়ি বলবেন আমাদের প্রসাব এত না পাক না যে বেনামাজির কবরে করতে হবে বেনামাজি এত নিচে নেমে গেছে এই মুহূর্তে তবা করতে হবে ফিরে আসতে হবে বিশুদ্ধ চিত্তে আল্লাহ তোমার গোনা মাফ করবেন মৃত্যুর গর্ভর আসার পর্যন্ত আল্লাহ আদম সন্তানের তবা কবুল করেন এক মিনিটে তবা করে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারো ইন্নামাল আমালু বিল খাওয়াতেন মানুষের শেষ কাজের উপরে তার ইমান নির্ভর করে কি কাজের উপরে রসুল বলেছেন বুখারি বর্ণা পাপের কাজ করতে করতে মানুষ জান্নাতের এত কাছে আসে এক হাত বাকি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে দেন কারণ তার শেষ আমল ভালো ছিল না আবার কেউ নেকের কাজ করতে করতে জান্নাতের এত কাছে আসে আল্লাহ তাকে জাহান্নামে দেন আরেকজনকে জান্নাতে দেন কারণ হলো কারণ হলো একটাই কারণ হলো একটাই মানুষের শেষ আমল কি ছিল না ভালো ছিল না রাসুলের একজন সাহাবা আবদুল্লাহ ইবু হাবিব রাতি তিনি নামাজরত অবস্থায় মসজিদে গেলেন তিনি বলেন হাত্তা সালাতি আমার হাবিব বলেছেন কেউ যদি অসুস্থ অবস্থায় বা কোনো অবস্থায় মসজিদে নামাজ পড়ে না মুসল্লির মসজিদের মধ্যে বসে আছেন আমাদের আলোতে ওই সময়টুকু আমার আল্লাহ নামাজের মধ্যে বলে পরিগণিত করে দেন শেষ করে শেষ আপনাদের মনে খুব বিরক্ত লাগতেছে তাই না লাগার তো কথা কারণ শতদিন আজীবন শুধুমাত্র নামাজের ফজিলতের ওয়াজ শুনে আসছেন কিন্তু বেনামাজের টাটকা কাফের চিরস্থায়ী জাহান্নামি তার মৃত্যুতে যে ঈদ মুবরক বলা হয় এটা তো কেউ বলেনি আপনাদের বলছে যদি কেউ আজকে বলে গেলাম আবার বলে যাচ্ছি কোনো বাপের বেতার যদি সাহস থাকে কারো যদি বাহাসের খুজলামি থাকে এই বিষয় নিয়ে তাকে চ্যালেঞ্জ দিলে কেয়ামত পর্যন্ত সে চ্যালেঞ্জ দেবে আমার কথা সতর্ক দলিল রয়েছে শুধু হাদিস থেকে কিন্তু আমি একটি দলিলও পাইনি যে দলিলে বেনামাজে মুসলমান বলা যায় শুরু করেছিলাম ইমান নিয়ে ইমানের উদাহরণ দিয়েছি ইমান বৃদ্ধির উপায় বলে দিয়েছি এবং আমলে সলিহের মধ্যে আজকে নামাজ একটি আমল আমলে সলিহ এত বিষয় আমলে সলিহ কাকে বলে জানেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজটি আল্লাহ এবং আমার নবীজির বিশুদ্ধ তরিকায় বিশুদ্ধ হাদিস মোতাবেক যে আমল করা হয় সেটা কি আমল সালেহ মানে নেক আমল রসুল বলেন কেউ টয়লেটের মধ্যে গেছে মুসলিম শরীফের বর্ণনা কেউ যদি আল্লাহ মাই নাউদ্দিন কামিনাল খুবুতিয়াল খাবাই ধরে টয়লেটে বসে থাকে ওই বসে থাকা সময়টুকু তার আমলের সলে কথা জিকির বলে গণ্য হয় মুসলিম শরীফের বর্ণনায় কেউ যদি স্ত্রীর উপরেও থাকে ওই সময়টুকু তার আমলের সলে বলে গণ্য হয় ইবাদতরত অবস্থায় তার ইবাদত লেখেন ফেরেস তারা সুভান আল্লাহ যা হোক আর কথা বাড়াবো না যদিও আমি কালেকশন বক্তা নই অভ্যস্ত নই তারপরও একটা তারপরও একটা কথা এসেছে বন্ধ করে দেন